স্বপ্ন ভোকাল রেকর্ডস সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে আতুর গোলাপ আতুর গোলাপ আতুর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছু ভালো লাগে না মোর এত রঙিন এত এত রঙিন এত কাপড় কিছু ভালো লাগে না সাদা কাফন সাদা কাফন সাদা কাফন আমায় পড়াই দে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে তোরা সাজিয়ে গুজিয়ে দে মোড়ে এত জমিন এত বাড়ি আমি কি সহিতে পারি এত জমিন এত জমিন এত বাড়ি আমি কি সহিতে পারি বাসের দোলাই বাসের দোলাই বাসের দোলাই আমায় তুলে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে নি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে